Adrit, why you are here now? It's 2 p.m. and you are supposed to be in your office now, right? So, what are you doing outside of your... No, no, no, wait, wait, wait. I had never thought that I'd see you here. Exactly. <laughs> Okay, so hello, assalamu alaikum everyone. This is Miss Ravanti Bhattacharya again and... This is me, Rohit Khandokar. So, what's our topic today? Expressing surprise at meeting someone. Exactly. যখন আমরা কাউকে মানে হঠাৎ করে দেখে ফেলি মানে যে তাকে দেখার কথা ছিল না এই সময় এখানে হঠাৎ দেখা হয়ে যায় তখন যে আমরা আশ্চর্য হই বা অবাক হই সেই সিচুয়েশনটাতে আমরা কি কি কথা বলতে পারি বা কি কি এক্সপ্রেশন ইউজ করতে পারি সেগুলোই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব so welcome to day English day five so একদম ফার্স্টে আমরা খুব ইজি একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে What a surprise to meet you here. Yeah, okay. What a surprise to meet you here. যে ফর uh, এক্সাম্পল যে আজকে ও একটা শপিং মলে গিয়েছে অ্যান্ড mm-hmm. আমিও এটা শপিং মলে আজকে গিয়েছি কিন্তু আমরা জানতাম না যে ও আজকে শপিং করতে যাবে আমিও যাব অ্যান্ড সাডেনলি আমাদের দেখা হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি ওকে এভাবে বলতে পারি Rohit what a surprise to meet you here আমরা আরেকবার বলতে পারি never thought I'd see you here exactly so number one তাহলে আমরা কি শিখলাম what a surprise to meet you here কি শিখলাম what a surprise to meet you here and number two কি শিখেছি never thought I'd see you here exactly so I'd এখানে কিন্তু আমরা কি ইউজ করছি কন্ট্রাকশন ইউজ করছি আমি গত একবার আপনাদেরকে এটা বিষয়ে বলেছিলাম যে কন্ট্রাকশন ইউজ করলে কি হয় আমাদের ফ্লুয়েন্সি বাড়ে সো নেক্সট আমরা কিন্তু কন্ট্রাকশন নিয়ে আপনাদের জন্য অবশ্যই কিছু লেসন নিয়ে আসবো সো এখানে আমরা একটা ফর্ম ইউজ করেছি আইট সো এটা কিন্তু আমরা এটার অনেকগুলো ফুল ফর্ম আছে for example I had I would ঠিক আছে এরকম ফর্মগুলো আছে so never thought I'd seen you here যে আমি তো চিন্তাই করতে পারিনি যে তোমার সাথে এখানে দেখা হয়ে যাবে সো এটা কিন্তু আপনি বিভিন্ন সিচুয়েশনে ইউজ করতে পারেন যে কখনো আপনার সাথে যদি আপনি ভয় পেয়ে যান দেখা হয়ে তখনও বলতে পারেন যে never thought I'd see you here and আপনি এটাও বলতে পারেন যে never thought I'd see you here মানে আমি তো চিন্তাই করিনি তোমার সাথে আজকে এভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে সো নাম্বার থ্রি খুবই সুন্দর একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে what are you doing in this neck of wood what are you doing in this neck of wood okay neck of wood এটার মানে হচ্ছে a part of a town or a location a part of a town or a part of a location. For example, ওর বাসা বনশ্রীতে আর ও আজকে ঘুরতে এসেছে উত্তরাতে সো ওর তো বনশ্রীতে যেহেতু বাসা উত্তরায় থাকার কথা না তখন আমি ওকে কি বলতে পারি Rohit what are you doing in this neck of wood মানে তুমি ঢাকার এখানে কি করছো তোমার তো বনশ্রীতে থাকার কথা সো তাহলে আমরা কি শিখলাম what are you doing in this neck of wood so neck of উডের মানে কি a part of a town or a location anything okay next one have you been keeping busy এটাকে চাইলে আমরা আরেকটু শর্ট করে বলতে পারি you been keeping busy exactly আর একটু শর্ট করে বলতে পারি been keeping busy yeah been keeping busy তাহলে একটা আমরা এক্সপ্রেশনকে তিনটা এক্সপ্রেশনে তিনটা ওয়েতে বলতে পারি কি কিভাবে বলতে পারি have you been keeping busy have you been keeping busy you been keeping busy you been keeping busy been keeping busy. Been keeping busy exactly so একটা এক্সপ্রেশন দিয়ে আমরা কি সুন্দরভাবে কিন্তু তিনটা এক্সপ্রেশন ইউজ করতে পারি সো নেটিভ যারা আছে তারা কি করে খুব শর্টে তাদের কথা বলার চেষ্টা করে ঠিক যেভাবে আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু আমরা শর্টে কথা বলি ফর এক্সাম্পল আমার আজকের আমি জানতাম যে রোহিত আজকে মুভি দেখতে যাবে ঠিক আছে সো এরপর যখন ওর সাথে আমার দেখা হলো আমি শুধু এভাবে জিজ্ঞেস করতে পারি কিরে গেছিলি ওকে চিড়ে গেছিলে আর এটাও বলা যায় আমরা সাধারণত কি প্রতিদিন জিজ্ঞেস করি যে তুমি কি খেয়েছো তো কথাটা কিন্তু আমরা সবসময় শর্ট ফর্মে বলে ফেলি যে খেয়েছো বা খেয়েছিলে এক্স্যাক্টলি সো ঠিক সেভাবে সো তাহলে প্রথমটা কি ছিল have you been keeping busy next one you been keeping busy and third one been keeping busy so next ওয়ানটা কিন্তু একটু ডেঞ্জারাস কেমন যে এমন যদি হয় রোহিত যে তুই স্কুল পালাচ্ছিস হ্যাঁ বা ইউনিভার্সিটি হ্যাঁ, হ্যাঁ। পালাচ্ছিস বা অফিস <laughs> পালাচ্ছিস অ্যান্ড সেখানে তোর মা বা বাবা হঠাৎ এসে তোকে দেখে আই থিংক অফিস পালালে মা বাবা হঠাৎ করে এসে দেখলে অবাক না হওয়ার একটু কথা আছে পুরানা আচ্ছা কিন্তু যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পালানো হয় আর হঠাৎ করে আমাদের মা বাবা সেটা দেখে ফেলে তখন কিন্তু আমাদের কপালে দুঃখ থাকে সো এরকম সিচুয়েশনগুলোতে আমরা কিন্তু এভাবে ডিরেক্ট টাস্ক করতে পারি what are you doing outside of the office what are you doing outside of the office so তাহলে এক্সপ্রেশনটা কি ছিল what are you doing outside of the office what are you doing outside of the school what are you doing outside of the college university and somewhere যেখানে আপনার থাকার কথা ছিল সেখানে না থেকে আপনি পালিয়ে অন্য কোথাও অন্য কোথাও আছেন তখন বাবা বলতে পারে করেছিস তুই আচ্ছা। বলা যাবে না সিক্রেট সো এই এক্সপ্রেশনটা আমরা কিন্তু নর্মালি আস করতে পারি যে what are you doing outside of the home যে তুমি এখন বাসার বাইরে কি করছো সো অ্যান্ড এরপর খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে have you been keeping cool have you been keeping cool মানে তুমি কি ভালো ছিলে মানে হুট করে আমরা যখন কারোর সাথে দেখা হয় তখন আমরা এইভাবে আস করি have you been keeping cool এটাকে কিন্তু আরো শর্ট করে বলা যায় আমরা হ্যাভটা বাদ দিয়েও বলতে পারি you been keeping cool very good so এখান থেকে আমরা দুটো এক্সপ্রেশন পেলাম first one have you been keeping cool and next one you been keeping cool exactly so এভাবেই কিন্তু আমরা সিচুয়েশনের সাথে ম্যাচ করে বিভিন্ন এক্সপ্রেশন এনে বলতে পারি এবং আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে কোন এক্সপ্রেশনটা আপনারা কখন ইউজ করেছেন এই আজকের এই টপিকটা কিন্তু খুব বেশি মজার ছিল এবং খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল তাই না এটা ডেইলি লাইফের একটা নিড কিন্তু নেক্সট টাইম যখন কারোর সাথে হুট করে দেখা হয়ে যাবে তখন কিন্তু এই এক্সপ্রেশনগুলো বলে অবশ্যই তো <laughs> ইয়াস That's all for today. Thank you so much. Keep us in your prayer. Take care. Bye bye.